সম্মানিত সুধি তিরিশ নভেম্বর দু বিশ তারিখের মধ্যে অর্থবছর দু হাজার উনিশ বিশ করবছর দু হাজার বিশ একুশের আয়কর রিটার্ন ফর্ম আপনার সংশ্লিষ্ট আয়কর অফিসে জমাদান করতে হবে তো সংশ্লিষ্ট আয়কর অফিসে আপনার রিটার্নটি জমাদানের পূর্বে আপনাকে আয়কর রিটার্ন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে আর এই পূরণের কাজটি অত্যন্ত জটিল সময় সাপেক্ষ এবং কষ্টকর এক কষ্ট লাঘবের জন্য আমি জাতীয় রাজস্ব বোর্ড তথা এনবিআরের ওয়েবসাইটে প্রদর্শিত আইটি রিটার্ন ফর্ম আইটি এগারো গ দু ফর্মটিকে এক্সেল ফর্মেটে বা স্প্রেডশিটে উপস্থাপন করার চেষ্টা করছি ফলে আপনাকে ক্যালকুলেশন বা হিসাবজনিত ঝামেলা কম ভোগ করতে হবে ফলে আপনি কম সময়ে নির্ভুলভাবে দ্রুততম দ্রুততার সঙ্গে আপনার আয়কর রিটার্নটি সম্পূর্ণ বা প্রস্তুত করতে সক্ষম হবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সময়তে শুধু আয়কর রিটার্ন ফর্মের সংশ্লিষ্ট পেজগুলো আমরা একটু লক্ষ্য করি আয়কর রিটার্ন ফর্মের আইটি এগারো গ দু ফর্মটি আপনার সকল করদাতায় ব্যবহার করতে পারবেন আমার আমার এই ভিডিওটির উপস্থাপনের মূল লক্ষ্য হলো আমরা যারা প্রজাতন্ত্রের সরকারি কর্মকর্তা বা কর্মচারী অন্যের সাহায্য বা সহিতা ছাড়াই নিজে যারা বেতন খাতে আয় বেতন খাতে যে আমরা আয় পেয়ে থাকি তারা অন্যের সাহায্য এবং সহিতা ছাড়াই আছে কীভাবে সঠিকভাবে ফোন করতে পারি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার আয়কর রিটার্ন ফর্মটি যথাভাবে পূরণ করতে সক্ষম হবেন বলে আমি যেভাবে বিশ্বাস করি আইটি এগারো গ দু হাজার ষোলোতে মূলত আপনার পাঁচটি তফসিল যথা তফসিল চব্বিশ এ তফসিল চব্বিশ বি তফসিল চব্বিশ সি তফসিল চব্বিশ ডি এবং তফসিল পঁচিশ যা দশ বিয়ের সঙ্গে সংযুক্ত আছে আপনার আইটি এগারো গয়ে যেটার তিনটি অংশ মত আমাদের অংশ একে সাধারণ তথ্য অংশ দুইয়ে আয় ও আয়করের বিবরণী এবং অংশ তিনে মূলত আপনার আয়কর ফর্মের সঙ্গে দাখিলকৃত কাগজপত্রের বিবরণী এবং এর শেষে রয়েছে আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র তো সুধি মূলত আমরা আয়কর ফর্মের এগারো অংশটি দেখলাম আমাদের চব্বিশ এ এটি মূলত আপনার বেতন আয়ের বিবরণীসমূহ আমরা লক্ষ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এর বিভিন্ন সারিতে আপনার শূন্য দশমিক শূন্য শূন্য টাকার অঙ্কের ঘরে প্রদর্শিত হয়েছে আপনার যে অঙ্ক যে ঘরগুলোতে শূন্য দশমিক শূন্য শূন্য অথবা শূন্য রয়েছে ওই অংশগুলোতে আপনাকে কোনো তথ্য সংযোজন করার প্রয়োজন দেখা দেবে না সমাতে সুদী আমরা চব্বিশ বিয়ে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এটি হলো আমাদের গৃহ সম্পত্তি আয়ের বিবরণসমূহ আপনার টিআইন নাম্বারটা এখানে শুনে দেওয়া আছে ফলে আমরা এগারো গতে টিআইন নাম্বার সংশোধন করলে আপনি আপনি এখানে লিঙ্কের মাধ্যমে এখানে টিআইন নাম্বারটি হবেন সময় তো শুধু চব্বিশ সি মূলত আপনার ব্যবসা বা পেশার আয়ের বিবরণসমূহ চব্বিশ ডিএ মূলত আপনার বিনিয়োগজনিত রেয়াত বিনিয়োগজনিত রেয়াতের দাবির সপক্ষে আপনার প্রমাণাদি সমূহ দশ বি মূলত আপনার পরিসম্পদ দায় ও বিবরণী এটা অবশ্যই আপনাকে দাখিল করতে হবে আর আপনার যদি সম্পদের পরিমাণ চল্লিশ লক্ষ টাকার উপরে হয় তাহলে আপনার এর সঙ্গে সংশ্লিষ্ট তফসিল পঁচিশ সংযোজন করতে হবে এটি আচ্ছা আর দশ বিপি মূলত আপনার জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী আপনার এই অংশগুলোই হলো এগারো গোয়া থেকে দশ বিবি পর্যন্ত আপনার অংশগুলোই হচ্ছে আয়কর রিটার্ন ফর্মের সংশ্লিষ্ট পৃষ্ঠাসমূহ এর বাইরেও মূলত আমরা এখানে ট্যাক্স ক্যালকুলেশন যেটা আমরা এগারো গয় অংশ দুইয়ে দেখিয়েছি এটাকে আধাভাবে দেখানো হয়েছে এরপরে আছে আপনার বেতন নির্ধারণের পরিমাণটা বেতন নির্ধারণের পরিমাণটা আপনার এখানে দেওয়া আছে আপনার যেটা চব্বিশ এতে আমরা দেখিয়েছি সময় তো শুধু মূলত আমরা এগারো গতে আমাদের আমরা ফর্ম পূর্ণ অংশ থেকে যতভাবে শুরু করব সময় শুধু যদি আমি এখানে আমার নাম দেন এই যে সবুজ অংশে পরে মতো আপনি এখানে টাইপ শুরু করবেন সরি এগারো গোয়ের মতো আমরা রিটার্ন প্রাপ্তি শিকার অংশে আছি আমরা মূল অংশে আসলাম এখানে করদাতার নাম ক্লিক করার পরে দেখেন আপনার যে অংশ সবুজ আসছে এরপরে অংশের মতো আপনি কাছে রেখে এখানে আপনার নামটা টাইপ করুন সে আমরা নামটা দিয়ে দিলাম মিস মিস্টার এক্স সমাজের শুধুই আপনার এই নামটি আমরা পরবর্তীতে লক্ষ্য করবো যে এর সংশ্লিষ্ট পেজগুলোতে অটোমেটিক্যালি পৌঁছে গেছে এই দেখুন আপনার মিস্টার এক্স চলে আসছে আইকিউ রিটার্ন প্রাপ্তি শিক্ষাপত্রে এবং অন্যান্য পেজগুলোতে আমরা লক্ষ্য করলে দেখতে হচ্ছে এটি চলে যাবে আমরা যদি এখানে নাম্বারটা উল্লেখ করি তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে সংশ্লিষ্ট পেজগুলোতে আমাদের নাম্বারটি স্বয়ংক্রিয়ভাবে সঞ্চিত হবে আপনার এখানে সংশ্লিষ্ট সার্কেল আপনি উল্লেখ করবেন হ্যাঁ, সময়তে শুধু আপনি ইচ্ছা করলে এখানে সার্কেলের ক্ষেত্রে অংশটি সাত নম্বর এখানে আমরা সিলেক্ট করার সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে আপনার উপর এখানে সার্কেল চলে আসছে ফাংশন রুলে আপনি এখানে আপনার ফন্ট ঠিক করে নিয়ে বাংলায় এনে আপনি এখানে আপনার নাম ও সার্কেলের নামটা সংযোগ করতে পারবেন আপনার আটের সাহিত্যে আপনাকে অবশ্যই কর অঞ্চল উল্লেখ করতে হবে আবাসিক মর্যাদা আমাদের নিবাসী আমরা যারা বাংলাদেশে জমন করছি এবং বাংলাদেশে অবস্থান করছি আমরা নিবাসী আর যারা অন্য দেশের তারা অনিবাসী বা ইত্যাদি অবিনিবাসী আমরা অভিহিত করা হবে এখানে আমাদের দশে আমাদের কতগুলো শর্ত দেওয়া আছে আমরা এই শর্তগুলো বিবেচনায় আনছি না এখানে এক কলমে আপনার জন্ম তারিখ দিন মাস বছর প্রথম দুটি কলাম আমাদের প্রথম দুটি ঘর আমাদের জন্ম জন্মদিন জন্ম মাস দ্বিতীয় দুটি ঘর এবং শেষ চারটি ঘর আমাদের জন্ম বছর আপনার প্রত্যেকটি ঘরেই এখানে মূলত মাউস জেনে ক্লিক করলেই আপনার টাইপ করতে সক্ষম হবেন এখানে ছয় আছে আমরা ক্লিক করলাম আপনার ডিলিট অথবা ব্যাক স্পেসের মাধ্যমে মূলত আপনি সংখ্যা পরিবর্তন করতে পারবেন যেহেতু ফন্ট আমার ইংরেজি আছে ফলে এখানে ইংরেজিতে আসছে আমি এটা বাংলা ইউনিকোড নিয়ে আসলাম ফলে দেখুন আপনার বাটন থেকে আমরা এটাকে পরিবর্তন করতে সক্ষম হব এভাবে আপনার সংশ্লিষ্ট করলো পূরণ করবেন আয় বছর এটা আপনার দেওয়া আছে এক সাত দু থেকে তিরিশ ছয় দু হাজার বিশ এটা আপনার পরিবর্তন করার প্রয়োজন নাই বেতনভোগীর ক্ষেত্রে নিয়োগকারীর নাম প্রযোজ্য ক্ষেত্রে সরকারি ক্ষমতা ক্ষেত্রে আপনার অফিসের নাম উল্লেখ করার প্রয়োজন নাই চোদ্দো স্ত্রী বা স্বামীর নাম পুরুষ করদাতা হিসাবে মূলত আমাদের এখানে টিকমা আছে পুরুষ সে হিসাবে আমাদের এখানে স্ত্রীর নাম উল্লেখ করবেন আর যদি মহিলা করদাতা হন তাহলে সেক্ষেত্রে মহিলার এই টিকচিহ্নটি মহিলা করে কাট করে পেস্ট করে বসিয়ে দিবেন সময় তো শুধু এরপরে আমাদের আছে পিতার নাম পিতার নামটা এখানে আপনি বসিয়ে দেবেন মাতার নাম বসিয়ে দেবেন ব্রক সাপেক্ষের অংশে আপনি এর সবুজ অংশে পড়েও আপনি কার্সর খেয়ে লিখতে পারেন অথবা ফর্মুলা বারের অংশে মূলত আপনি আপনার টাইপ করতে পারেন এরপর আপনার বর্তমান ঠিকানা যেটা আপনি প্রধানত কর্মকর্তা কর্মচারী থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনার অফিসের ঠিকানাটি এখানে সংযোজন করবেন স্থায়ী ঠিকানা অবশ্যই উল্লেখ করবেন এখানে স্থায়ী ঠিকানা পরে আপনার কার্সর ভিতরে ক্লিক করলেই মূলত আপনার কার্সর আসবে এবং আপনি লিখতে থাকবেন পরে লেখার ফলে আপনার প্রয়োজনীয় জায়গা এটা নির্ধারিত হয়ে যাবে আপনার যোগাযোগের জন্য phone number telephone number mobile number আপনি এখানে উল্লেখ করবেন আপনি এখানে বাম্পার সংসে ক্লিক করলে উপরে আপনার সেমিক্লোনের পরে সরি ক্লোনের পরে আপনি আপনার মোবাইল নাম্বারটা টাইপ করে থাকবেন টাইপ করা শেষে বাহিরে অন্য কোথাও ক্লিক করলে মূলত আপনার টেলিফোন নাম্বারটি আলটিমেটলি এখানে চলে আসবে যেমন আমি একটু দেখে দিচ্ছি শূন্য এক সাত এক দুই চার পাঁচ ছয় আট নয় জি দেখুন আপনার এখানে টেলিফোন নাম্বারটা চলে আসছে এটা বাংলা আপনার বাম পাশে বাটন থেকে ক্লিক করলে এটা আপনার বাংলা টাইপ চলে আসবে তো শুধু আপনার এখানে অবশ্যই জাতীয় পয়সা জাতীয় পত্র নাম্বার এখানে আপনাকে সংযোজন করতে হবে আমরা অংশ দুই মূলত তারপরে এখানে চব্বিশ আছে তফসিল চব্বিশ আমাদের টেয়ার নাম্বার এখানে প্রত্যেকটি অঙ্ক আলাদাভাবে টাইপ করতে হবে এভাবে প্রতিটি ঘরে আপনি মাউস বাম্বট মাউসের লেফট বাটন ক্লিক করলেই আপনি কার্সর পিপ করতে থাকবে এবং টাইপ করতে সক্ষম হবেন সময়তে শুধু আয় আয়কর বিবরণী অংশে আমাদের আয়কর নির্ধারণের জন্য আমাদের চব্বিশ নম্বর সাহিত্যে বেতনাদি তফসিল চব্বিশ এ সংযুক্ত করুন আমাদের বেতন খাতে আয় নির্ধারণ আমাদের তফসিল চব্বিশে যেতে হবে এবং এখান থেকে মূলত আমাদের আয়ের পরিমাণটা নির্ধারণ করতে হবে কর যোগ্য আয়ের পরিমাণটা এখান থেকে আমাদের নির্ধারণ করতে হবে তারপরে নিরাপত্তা জামতের সুদ আপনার থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে সংশোধন করবেন গৃহ সম্পত্তির আয় তফসিল চব্বিশ বি অনুসারে আপনার সংশোধন করতে হবে তফসিল চব্বিশ বি এ মূলত আপনার এন্ট্রি দিলেই আপনার এখানে তথ্য চলে আসবে তো সমিতি সুদই মূলত আমরা আয় এর পরিমাণ নির্ধারণের জন্য আমরা চব্বিশ এ অংশে চলে যাচ্ছি এখানে লক্ষ্য করুন যে সময় সুদী আপনার এখানে টেন নাম্বারটা চলে আসছে সময় সুদি যদি আমাদের এখানে দেওয়া আছে যে মূল বেতনের ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে সমান বেসিক পে ইন্টু বারো অর্থাৎ মূল বেতন গুণ বারো তো সময়ত সুদি যদি কারো বেসিক বেতন তিরিশ হাজার টাকা হয় তাহলে সেক্ষেত্রে গুণ বারো মাস সমান আপনার অন্যান্য অংশ ক্রমগুলো ফাঁকি আছে ফাঁকা রয়েছে আমরা টাইপ করার পর ইন্টার বাটনে ক্লিক করলে আপনার আলটিমেটলি মূল বেতন তারপরে বাড়ি ভাড়া ভাতা উৎসব ভাতা তারপরে নববর্ষ ভাতা ইত্যাদি অংশগুলো আমাদের আলটিমেটলি পূরণ হয়ে গেছে সময়তে শুধু আমরা জানি যে বাড়ি ভাড়া ভাতা এটা মূলত আমাদের বিভিন্ন অঞ্চলের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে আমরা যারা ঢাকা শহরে বা ঢাকা মহানগরীতে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত আপনার বেতন ভাতা পঞ্চাশ পার্সেন্ট বা তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে বাইভা হারটা আরও বেশি হয়ে থাকে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে তো সময়ের সুদই মূলত আমরা এখানে দেওয়া আছে ডি এইট সমান সমান ডি এইট গুণ ফিফটি পার্সেন্ট যদি আপনি বাড়ি ভাড়া পঞ্চাশ পার্সেন্ট পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার পরিবর্তনের প্রয়োজন নাই যদি বাড়ি ভাড়া হারটা যদি আপনার পঞ্চাশ পার্সেন্টের চেয়ে বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই অংশটাকে সিলেক্ট করে আপনি এই উপরে ফর্মুলা বাড়ে গিয়ে আপনার এখানে পরিবর্তনটা আপনি চেঞ্জ করে দেবেন যদি আপনার পঞ্চান্ন পার্সেন্ট বা ষাট পার্সেন্ট হয় সে যদি পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে আপনি এখানে পঞ্চান্ন করে দিবেন এবং এরপরে ডাইনিক কার্সর এনে বা ওখানে কার্সর রেখে ইন্টার বাটনে ক্লিক করবেন দেখবেন যে আপনার টাকার অঙ্কটা আর পরিবর্তন হয়ে গেছে আবার যদি বাড়ি ভাড়া কম হয়ে থাকে আপনি সেক্ষেত্রে এটা সংশোধন করে দিবেন হ্যাঁ সময়তে শুধু যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটু লক্ষ্য করুন একটা রুল দেওয়া আছে যে সরকারি নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ বাড়ি ভাড়া করমুক্ত কিন্তু বেসরকারিদের বেলায় মূল বেতনে ফিফটি পার্সেন্ট অথবা মাসিক পঁচিশ হাজার টাকা এর দুটির মধ্যে যেটি কম সেটি করমুক্ত তো সময়তে শুধু আপনি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকলে সেক্ষেত্রে আপনার এখানে বাড়ি ভাড়া নির্ধারণ করার পর আপনার সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে আপনার এই বেসিকের ফিফটি পার্সেন্ট যেটা হয় সেটা আপনি এখানে সমান দিবেন তারপর এই অংশটিকে সিলেক্ট করে গুণ ফিফটি পার্সেন্ট দিয়ে দিলেন ফিফটি পার্সেন্ট বা দশমিক পঞ্চাশ আমরা ফিফটি পার্সেন্ট দিয়ে দিলাম তাহলে আপনার এখান থেকে পরিমাণটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এক লক্ষ আশি হাজার টাকা আসছে ফলে আপনার সে এক লক্ষ আঠারো হাজার টাকা আপনি পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে বাকি যেটা আপনার আসছে বাড়তি অংশটা আপনার এখানে কর যোগ্য হিসাবে যাবে অর্থাৎ এই অংশ এক লক্ষ আশি হাজার টাকা আপনি করমুক্ত হবেন বাকিটা মূলত আপনার এখানে কর যোগ্য হবে তো যেহেতু আমরা এটা সরকারি হিসাবে মূলত আমরা এটা ট্রিট করছি সো এখানে মূলত আমাদের এটা আমি পূর্বে অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি তো সমাজের সুদি মূলত আমরা বাড়ি বা হারটাকে আমরা এখানে পঞ্চাশে আমরা কনভার্ট করতে চাই তো ফলে আমরা এই অংশটিকে ক্লিক করে আমরা এখানে পঞ্চান্নকে পঞ্চাশে কনভার্ট করলাম এবং sorry অর্থাৎ oh, ভুল হয়েছিল হ্যাঁ সমাজের আচ্ছা এরপর আমাদের চিকিৎসা ভাতা এটা মূলত আমাদের সরকারি কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে এক হাজার পাঁচশো টাকা নির্ধারিত সিনিয়র সিটিজেন বাদে অর্থাৎ যারা অবসরে আছেন তাদের ক্ষেত্রে যাদের বয়স পঁয়ষট্টি বছরের উর্ধে তারা মূলত আমাদের আড়াই হাজার টাকা হারে চিকিৎসকতা পেয়ে থাকেন আর অন্য বেসরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে মূল বেতনের দশ পার্সেন্ট অথবা বার্ষিক এক লক্ষ বিশ হাজার টাকা এর দুটির মধ্যে যেটি কম সে পরিমাণ মতো আমাদের করমুক্ত হবে আচ্ছা সময়তে সুধি মূলত আমরা এখানে সরকারি অংশ হিসাবে সে এক হাজার পাঁচশো টাকা হিসাবে মূলত আমরা চিকিৎসা বাদ এখানে ইনপুট দিচ্ছি গুণ আমাদের বারো ইন্টার আট হাজার টাকা আপনার চলে আসলো উৎসব ভাতা আমাদের এখানে সংক্ষিপ্তভাবে নির্ধারিত হয়ে গেছে এরপর আমাদের ছুটি ভাতা প্রাপ্য হয়ে থাকলে আপনি এখানে উল্লেখ করবেন এটা করযোগ্য আয় হিসেবে গণ্য হবে সম্মানী বা পুরস্কার থাকলে আপনি এখানে উল্লেখ করবেন এবং এর সম্পর্কে আপনার এও প্রমাণ দিবেন এটা করযোগ্য হিসাবে অন্তর্ভুক্ত হবে বনাস এক্সগ্রেসিয়া বিভিন্ন স্বায়ত্তশাসিত বা আধার সরকারি বা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত বছর শেষে মূল বেতন সপরিমাণ বেশ কয়েকটি বোনাস পেয়ে থাকেন সেটি আমাদের এখানে উল্লেখ করতে হবে এর সম্পূর্ণ অংশ মূলত আমাদের করযোগ্য শিক্ষা ভাতা আমরা জানি যে কোনো সরকারি কর্মচা চাকরিজীবী তিনি সর্বোচ্চ দুটি সন্তানের জন্য পাঁচশো টাকা হারে সর্বোচ্চ এক হাজার টাকা পেয়ে থাকেন আমরা এখানে দুটি সন্তানের সাপেক্ষে এক হাজার টাকা হারে বারো মাসে মূলত আমরা বারো হাজার টাকা সংশোধন করে দিলাম এরপরে অংশ আছে আপনার শিক্ষিত ভবিষ্যৎ দলের নিরাপত্তা প্রচুর আদা কোনো স্বায়ত্তশাসিত আধা সরকারি বা অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত বা কর্মচারীর ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে নিয়োগকারী ব্যক্তিকে হচ্ছে তার ইয়ে সমান তিনি যে পরিমাণ তার প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন করেন সমপরিমাণ অর্থ নিয়োগকারী প্রতিষ্ঠান প্রদান করে থাকে এই নিয়োগকারী প্রতিষ্ঠান যে অর্থ প্রদান করে থাকে এই অংশটাই মূলত আপনার করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে স্বীকৃত ভবিষ্যতগুলো অর্জিত সুদ আমরা সাধারণত জিপিএ ফান্ডে জমাকৃত অর্থের উপর যে সুদ পেয়ে থাকি এই অংশটার মধ্যে আমরা সাধারণত উল্লেখ করে থাকি আচ্ছা জার্মান সুদের জন্য ব্যয় এটা আমাদের একটা সূত্র দেওয়া আছে যে ত্রিশ হাজার টাকা পর্যন্ত হচ্ছে করমুক্ত বাকি অংশটা আমাদের কর যোগ্য হিসাবে গণ্য হবে হ্যাঁ, বিনামূল্যে সুযোগ বাসা আছে এটা আমরা আলোচনা আসছে না হ্যাঁ, সময় তো শুধু আপনি যদি কর মোবাইল ভাতা প্রাপ্য হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করবেন সম্পূর্ণ অংশ আমাদের কর মুক্ত হয় হিসাবে গণ্য হবে নববর্ষ ভাতা আমাদের এখানে সংক্ষেপভাবে পূর্ণ হয়ে গেছে শান্তিপূর্ণ ভাতা এটা একজন প্রধানত কর্মকর্তা কর্মচারী প্রতি তিন বছর অন্তর অন্তর সাধারণত প্রাপ্য হয়ে থাকে এটা সম্পূর্ণ অংশ আমাদের কর মুক্ত আয় তো আপনার মূল বেতনের সম পরিমাণ অংশ যে আপনি প্রাপ্য হয়ে থাকেন আপনি এখানে উল্লেখ করবেন সময়তে শুধু আমরা যে অংশগুলো এখানে উপস্থাপন করছি এর সাপেক্ষে আমাদের মোট আয় ছয় লক্ষ ছত্রিশ হাজার টাকা কর মুক্ত আয় দু লক্ষ ষোলো হাজার টাকা এবং করযোগ্য আয় চার লক্ষ বিশ হাজার টাকা সময়তে শুধু আমাদের এই করযোগ্য আয় এগারো গ অংশ দুইয়ে আমাদের তফসিল চব্বিশে অনুসারে সমস্ত হয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা তো সুদি যদি আপনি গৃহ সম্পত্তির আয় আমরা দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা চব্বিশ বিয়ে চলে যাব চব্বিশ বিয়ে মূলত আমরা লক্ষ্য করি যে আপনার বার্ষিক আয় এখানে আপনাকে উল্লেখ করতে হবে আর তো সুদি আপনার যদি ফ্ল্যাট বা অন্য কোনো বাসা বা বাড়ি থেকে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে মাসিক প্রতিটি ফ্ল্যাট থেকে কী অর্থ পেয়ে থাকেন আপনি সে অঙ্কটা উল্লেখ করবেন আমরা ধরে নিচ্ছি যে আপনার মাসিক বাড়ি ভাড়া বারো হাজার টাকা আপনি বারো মাসে প্রাপ্য হবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আপনার চার নম্বর সারিতে বার্ষিক আয় হিসেবে হবে আর পাঁচ নম্বর সারিতে আপনার পাশের ক থেকে পাশের স পর্যন্ত কলমগুলোতে আপনার বিভিন্ন ব্যয় দেখাতে পারবেন তো সুদি মূলত আপনার পাশের কয়ে মূলত আপনার বাড়ি ভাড়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি সংস্কার বা মেরামতের জন্য ব্যয় দেখাতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসেবে আমাদের ছত্রিশ হাজার টাকা মেরামত বা উন্নয়ন চলে আসছে এবং আরও অন্যান্য যে কলগুলো আছে আপনি সেগুলো এখানে দেখাবেন সময় তো সুদই আপনার অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনার বাড়ি বসে কোনো সময় খায় কোনো সময় খালি থাকতে পারে অর্থাৎ ভাড়া না হতে পারে ভাড়াটিয়া না থাকতে পারেন সে সময়ের জন্য আপনি এখানে কত মাস আপনার বাড়ি খালি ছিল সেই সময়ের ভিত্তিতে আপনি এখানে রেয়াত দাবি করতে পারবেন খালি থাকার কারণে গৃহ সম্পত্তি খালি থাকার কারণে আপনি রেয়াত দাবি করতে পারেন সে যদি আপনার এখানে তিন মাস বাড়ি খালি থাকে তো আমরা সেক্ষেত্রে প্রতি মাসে বারো হাজার টাকা হিসাবে তিন মাসে আমাদের রেয়াতের পরিমাণ আসছে ছত্রিশ হাজার টাকা সময়তে শুধুই আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে গৃহ সম্পত্তি খাতে মোট আয়ের পরিমাণটা আসছে বাহাত্তর হাজার টাকা আপনি যদি অংশের মালিক হন তাহলে সেক্ষেত্রে আপনার এই টাকাটা অংশ করবেন আর যদি আপনার আরও একাধিক গৃহ সম্পত্তি থেকে থাকে তাহলে এভাবে আপনি প্রত্যেকটি গৃহ সম্পত্তি আয় নির্ণয়পূর্বক তার যোগফলটি আপনি এগারো গ এর অংশ দুইয়ে ছাব্বিশ নম্বর সারিতে আপনি এখানে উল্লেখ করবেন এখানে মূলত আমাদের লিঙ্ক দেওয়া আছে সমাজের শুধু আপনি যোগফলটাকে এখানে টাইপ করে বসিয়ে দিবেন সময়তে সুদি যদি আপনার আরও অন্যান্য আয় থেকে থাকে বিশেষত কৃষি আয় তাহলে সেটা আপনি এখানে উল্লেখ করবেন এটা মূলত আমাদের সে যদি বিশ হাজার টাকা আপনার কৃষি আয় থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কৃষি উল্লেখ করবেন সময়তে শুধু কোনো ব্যক্তি যদি তার সম্পূর্ণ আয় কৃষিখাতে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এখন পুরুষ করদাতাদের জন্য করমুক্ত আয় হিসেবে হলো তিন লক্ষ টাকা এর পাশাপাশি আর দুই লক্ষ টাকা সাপেক্ষে তিনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আয় হিসেবে গণ্য হবে তো যেহেতু আমরা এখানে আলোচনা করছি বেতন খাতে আয় সংশ্লিষ্ট বিষয়ে তো সেই ক্ষেত্রে তিনি কৃষি আয়ের ক্ষেত্রে তিনি উৎপন্ন ফসলের এ সাপেক্ষে তিনি কর রেয়াত পাবেন এবং উৎপন্ন ফসলের ব্যয় নির্ভর হবে উৎপন্ন আয়ের ফিফটি পার্সেন্ট অর্থাৎ আয়ের ফিফটি পার্সেন্ট ব্যয় হিসেবে তিনি দেখাতে পারবেন ফসলের ক্ষেত্রে সময়তে সুদি আমরা চব্বিশ সি যেটা আছে ব্যবসা বা ব্যবসা বা পেশার আয় আমরা এখানে মূলত বিজ্ঞ বা টার্নওভার প্রাপ্তি অর্থাৎ আপনি কি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করেছেন তার মোট বিক্রয় মূল্য এখানে আসবে এবং ওই দ্রব্য সামগ্রী ক্রয় এর জন্য আপনার যে ব্যয় হয়েছে তার মূল্যটা আপনার এখানে দেখানোর প্রয়োজন নাই আপনি গস মুনাফা অর্থাৎ এই মোট বিক্রয় মূল্য থেকে আপনি ব্যয় বাদ দিয়ে যেটা থাকবে অবশ্যই এখানে গস মুনাফা দেখাবেন এরপরে সাধারণ প্রশাসনিক বিক্রয় অন্যান্য ব্যয় সময় আপনি এখানে উল্লেখ করবেন এবং সাত থেকে আট বাদ ফলে যেটা আসবে এটা আপনার নিট মুনাফা হিসেবে গণ্য হবে সময়তে সুদি আমরা এখানে স্থিতিপত্রে সারসংখ্য দেওয়া আছে নগদ ব্যাংকে জমা মজুদ স্থায়ী সম্পদ সমাজে ছিল আপনার প্রাপিক মূলধন কত ছিল এই বিষয়গুলো আপনার আসবে এবং এক্ষেত্রে আপনার প্রাপিক নিট মুনাফা আসবে উত্তোলন স্বর্ণের বিষয়গুলো আপনার এখানে চলে আসছে তো এখান থেকে মূলত আমাদের সামারি দেওয়া আছে এটা সংক্ষিপ্তভাবে মূলত আপনার এগারো গয়ের অংশ দুয়ে চলে যাবে সময়তে সুদি আমরা চব্বিশ ডি দেখব এটার মাধ্যমে মূলত আপনি বিনিয়োগের মাধ্যমে কী পরিমাণ কর রেয়াত পাবেন এটা এখান থেকে আমরা দেখতে পারবো সময়তে শুধু মূলত আমাদের চব্বিশ ডি এর অংশে মূলত আমরা দেখতে পাচ্ছি যেখানে জীবন বীমা প্রিমিয়াম আপনি যেটা দিয়ে থাকেন এটা সম্পূর্ণ অংশ এখানে আপনারা উল্লেখ করতে পারবেন ডিপোজিট পেনশন স্কিমে কত চাঁদা সময়তে সুদি মূলত আমরা যা আমাদের যে নিয়ম সীমাটা আছে যে আপনি যদি দশ দশ হাজার টাকাও মাসিক কোনো আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় করে থাকেন জমা করে থাকেন বা সঞ্চয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ পাঁচ হাজার টাকার বিনিয়োগ রেয়াত দাবি করতে পারবেন অর্থাৎ বাৎসরিক ষাট ষাট হাজার টাকার অধিক নয় তো আমরা ধরেছি যে সব ব্যক্তির মাসিক দুই হাজার টাকা হারে তার দুই হাজার টাকা ডিপিএস আছে মাসিক ফলে ক্ষেত্রে তার আয় আসছে চব্বিশ হাজার টাকা অন্যদিকে তো সুদী আপনার অনুমিত ডিফেন্স ডিফেন্স স্টাফ ইত্যাদি আপনার শেয়ার বিনিয়োগ থাকলে আপনি বিনিয়োগের পরিমাণটা এখানে উল্লেখ করবেন ভবিষ্যৎ তহবিল আইন যেটা আমাদের আছে এখানে একজন প্রচলিত বিধান অনুসারে একজন ব্যক্তি তার আয়ের সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট এবং সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট পর্যন্ত তিনি ভবিষ্যৎ তহবিলে জমা করতে পারবেন তো যেহেতু আমাদের ব্যক্তির আয় আমরা এখানে তিরিশ হাজার টাকা ধরেছি ফলে তিনি পঁচিশ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট হারে সর্বোচ্চ সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত ভবিষ্যৎ অবলে জমা করতে পারবেন আমরা এখানে পাঁচ হাজার টাকা হারে বারো মাসে তার স্থিতির পরিমাণ আসছে ষাট হাজার টাকা সময়ত সুদি আমরা সুপার সমাধান ফান্ডের মধ্যে চাঁদা নিতে পারেন কল্যাণ তহলে পত্র চাঁদা এবং গোষ্ঠী বিমা স্কিমের পত্র চাঁদা যেটা আমাদের আছে এটা প্রত্যেক কর্মকর্তা কমিশনের মধ্যে নির্দিষ্ট কল্যাণ তহবিলে একশো টাকা জুলাই দু উনিশ থেকে এবং গোষ্ঠী বিমা আমাদের একশো টাকা ফলে আড়াইশো টাকা মোট তিন হাজার টাকা তিনি প্রদান করবেন আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তির মোট অনুদানযোগ্য বিনিয়োগ বা চাঁদা হচ্ছে আট হাজার সাতশো টাকা এখানে আরও হাত আছে জাকাত তহবিলে দান আমাদের সরকার ঘোষিত অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি মূলত দান করলে তিনি বিনিয়োগ রেহাত হিসেবে দাবি করতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি তার মোট অনুমোদনযোগ্য বিনিয়োগের হচ্ছে সাতাশ হাজার টাকা আমাদের এখানে ১৪ নম্বর সারিতে আমাদের তিনটি শর্ত আছে মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ চাঁদা সাতাশ হাজার টাকা তারপর আমাদের মোট আয় আমরা এখানে চার লক্ষ সত্তর পূর্বে একটা হিসাবে দেখিয়েছিলাম আমরা একটু লক্ষ্য করি যে আমাদের মোট আয় কত নির্ধারিত হয়েছে পাঁচ লক্ষ বারো হাজার টাকা পাঁচ লক্ষ বারো হাজার টাকা সো সমাজের সুদই মূলত আমরা এখানে যে অংশটা আছে অংশটাকে আমরা একটু পরিবর্তন করে দিব পাঁচ লক্ষ বারো হাজার টাকার আমাদের পঁচিশ পার্সেন্ট আসছে এক লক্ষ আঠাশ হাজার টাকা এবং দেড় কোটি টাকা তিনটির মধ্যে যেটি কম সেটি আছে আমাদের সাতাশ হাজার টাকা সময় তো সুদি মূলত আমাদের প্রকৃত বিনিয়োগ রেয়াতের জন্য অনুদানযোগ্য প্রকৃত বিনিয়োগের পরিমাণ আছে সাতাশি হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি তার রেয়াতের রাতের পরিমাণটা আছে তেরো হাজার পাঁচশো টাকা অর্থাৎ এই তিনটির মধ্যে কম সাতাশি হাজার টাকা পাঁচ লক্ষ বারো হাজার টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক লক্ষ আঠাশ হাজার টাকা এবং দেড় কোটি টাকা তিনটির মধ্যে কম সাতাশ হাজার টাকা সো এই সাত হাজার টাকা প্রতি কর রেয়াত পাবেন দেড় হাজার পঞ্চাশ টাকা আমরা দেখতে পাচ্ছি আপনার এই অংশটি এই রেয়াতের পরিমাণটা এগারো অংশ দুইয়ে আমাদের এখানে চলে আসছে তেরো হাজার পঞ্চাশ টাকা কর রেয়াত মোট আয়ের পর রেয়াত পাওয়া আবজুগ আয়কর ষোলো হাজার দুইশো টাকা সময়তে সুদী মূলত আমরা এই কর র্যাথ আরব ইয়ে, আয় কর পরিমাণটা আমরা অন্য একটা আদার শিটেও আমরা ক্যালকুলেশনটা দেখতে পারি আমাদের এখানে মোট করযোগ্য আয় পাঁচ লক্ষ বারো হাজার টাকা মোট করযোগ্য আয় পাঁচ লক্ষ বারো হাজার টাকা আমরা একটু ট্যাক্স ক্যালকুলেশন দেখি পাঁচ লক্ষ বারো হাজার তাহলে আমাদের এখানে সত্তর হাজার পরিবর্তে আসবে এক লক্ষ বারো হাজার সময়তে সুদি দেখুন আপনার এখানে প্রথম তিন লক্ষ টাকা পর্যন্ত শূন্য প্রবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত আপনার পাঁচ হাজার টাকা এবং প্রবর্তী এক লাখ বারো হাজার টাকার উপর আসছে আমাদের এগারো হাজার দুইশো টাকা ফলে তার মোট আবজুক আয় করে পয়েন্ট হচ্ছে ষোলো হাজার দুশো টাকা এখানে কয়রাতের পরিমাণটা আমাদের সূত্র প্রকার ফলে এটা আমাদের আলটিমেটলি চলে এসেছে সময় তো সুধি মূলত আমরা এগারো গয়ের অংশ দুইয়ে আবার প্রত্যাবর্তন করছি এখানে ব্যক্তির মোট রেয়াত বা আবজুক আয় ষোলো হাজার দুইশো টাকা কর রেয়াত তেরো হাজার পঞ্চাশ টাকা ফলে রেয়াত প্রভৃতি নিট কর দেয় তিন হাজার একশো পঞ্চাশ টাকা সময়তে শুধু যেহেতু তার মোট করযোগ্য আয়ের পরিমাণ পাঁচ লক্ষ বারো হাজার টাকা পাঁচ লক্ষ বারো হাজার টাকা প্রসূতিতে তিন লক্ষ টাকা অতিক্রম করলেই অর্থাৎ তিন লক্ষ টাকা পর্যন্ত আছে করের পরিমাণ শূন্য আপনার করযোগ্য আয়ের পরিমাণ তিন লক্ষ টাকা অতিক্রম করলেই তাকে এলাকাভেদে ন্যূনতম কর সরকারকে প্রদান করতে হবে সেটা ঢাকা মহানগরের জন্য পাঁচ হাজার টাকা এখানে পাঁচ হাজার টাকা দেখানো হয়েছে তো আপনার রেয়াত প্রতি নিট কর দেয় তিন হাজার একশো পঞ্চাশ টাকা হলেও আপনাকে এক্ষেত্রে ঢাকা মহানগরীর তে আপনার কর্মস্থল হলে সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার টাকা ট্যাক্স প্রদান করতে হবে তো আমাদের এখানে ন্যূনতম কর দেয় অর্থাৎ পাঁচ হাজার টাকা এবং নিট বই সম্পদ বা সারসাজ এটা সাধারণত আমাদের বর্তমান সময়ে তিন কোটি টাকা পর্যন্ত তিন কোটি টাকা কম হলে আপনাকে দিতে হবে না তিন কোটি টাকা বেশি হলে আপনার সেক্ষেত্রে আপনার কর দায়ের উপরে আপনার টু পার্সেন্ট হারে সারচার্জ প্রদান করতে হবে এখানে মোট প্রদেয় আছে পাঁচ হাজার টাকা সময়তে সুদি যেহেতু আমরা সরকারি বেতনভুক্ত সরকারি আদেশভুক্ত বেতন খাতে আয় পেয়ে থাকি ফলে এক্ষেত্রে আমরা বেতন থেকে অগ্রিম কর আমরা পরিশোধ করে থাকি এক্ষেত্রে আপনার যদি পরিশোধ অগ্রিম করের পরিমাণ সে পাঁচ হাজার টাকা হয় তাহলে আপনি এখানে পাঁচ হাজার টাকা টাইপ করবেন তাহলে সেক্ষেত্রে আপনার পরিশোধ কর পাঁচ হাজার টাকা এবং এক্ষেত্রে ঘাটতি বা অতিরিক্ত পরিশোধ আপনার শূন্য হবে যদি আপনি পরিশোধিত অগ্রিম কর চার হাজার টাকা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার পরিশোধিত সমন্বয়কৃত আছে চার হাজার টাকা আপনাকে অতিরিক্ত এক হাজার টাকা প্রদান করতে হবে হ্যাঁ সময়ত সুদি যদি আপনি অতিরিক্ত কল দিয়ে থাকেন সেক্ষেত্রে পরিশোধ অগ্রিম কর আপনার আট হাজার টাকা তাহলে সেক্ষেত্রে আপনার আটশো আট হাজার টাকা এক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিশোধ করেছেন তিন হাজার টাকা এই তিন হাজার টাকা আপনি চাইলে আপনার এখানে আয়ের পরিমাণটা বাড়িও করতে পারেন অথবা প্রতি বছরে আপনি প্রতি বছরে অতিরিক্ত কর প্রদানের অংশ হিসাবে এ টাকাটা সমন্বয় করতে সক্ষম হবেন সময়তে শুধু মূলত আমরা তিন নম্বর অংশে আমরা এটাকে একটু ইয়ে কনভার্ট করে আমরা এখানে চার হাজার টাকা দেখে দিলাম বাকি টাকাটা আপনি মূলত আয়কর রিটার্নের সঙ্গে দাখিল করবেন সময়তে শুধু আমাদের অংশ তিনে আপনার এখানে প্রতি ঘরে আপনার তিন নাম্বারের বারো ডিজিট বা অঙ্ক সম্বলিত তিন নাম্বারের প্রতিটি ঘরে একটি একটি একটি অঙ্ক টাইপ করবেন আমাদের এখানে নাম চলে আসছে আপনি এখানে স্বাক্ষর দিবেন আপনার কর্মস্থল বা এ সাপেক্ষে আপনি স্বাক্ষর স্থানটা উল্লেখ করবেন এখানে তারিখ তিন মাস উল্লেখ করতে পারবেন সময়তে শুধু পরে অংশ আছে আমাদের আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র অংশে আপনাকে কোনো কিছুই সংযোজন করতে হবে না একমাত্র সার্কেল এবং কর অঞ্চলটা আপনি উল্লেখ করবেন কর অঞ্চলের ক্ষেত্রে আমাদের এখানে লিঙ্ক দেওয়া হয়নি সুধি মূলত আপনার এখানে কর অঞ্চলটা অটো চলে আসবে এবং অন্যান্য অঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পদে কর পাঁচ হাজার টাকা পরিশোধিত সম্পর্কিত কর পাঁচ হাজার টাকা আপনার আইটি দশ বিবিধ অনুসারে আপনার নিট বই সম্পদ এখানে শূন্য দেখাচ্ছে তো আমরা যেহেতু দশ বি বি এখন আমরা পূর্ণ করিনি ফলে আমরা অংশে শূন্য দেখতে পাচ্ছি সময়তে সুদি মূলত আমরা এখন দশ বি অংশ কীভাবে পূরণ করতে হবে সেটা দেখব তো দশ বি এর অংশে মূলত আমাদের দেখুন এখানে বিভিন্ন সারিতে আমাদের শূন্য শূন্য দেওয়া আছে আমরা এই শূন্য শূন্য যে সাইগুলো দেওয়া আছে আমরা সেখানে কোনো নাম্বার এন্ট্রি দেওয়ার চেষ্টা করব না সময় তো সুদি মূলত আমাদের এখানে ১৯ কতে আমাদের আছে বার্ষিক জীবনযাপন ব্যয় উপস্থিত কর আইটি দশ বিবি দু অনুযায়ী তো আমরা এই জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় যেটা আমাদের আছে আমরা এই অংশটা আগে পূরণ করে আসি সমাজের সুদী মতো আমাদের পাঁচ নম্বর সাহিত্যে আছে খাদ্য বস্ত্র সে আমরা এখানে ধরে নিলাম আমাদের এখানে খাদ্য বস্ত্রের পিছনে ব্যয় হয় সত্তর হাজার টাকা আবাসন সংক্রান্ত আমাদের আশি হাজার টাকা অন্যান্য পরিবহন আমাদের তিন হাজার টাকা সরি আমরা তিরিশ হাজারটা দিলাম মাসে দুই হাজার টাকা হিসাবে আচ্ছা ইউটিটি বিল আমাদের যেটা আছে ছয় হাজার টাকা গ্যাস পানি আমাদের আড়াইশো হিসাবে তিন হাজার টাকা টেলিফোন বিল আমাদের আছে তিন হাজার ছয়শো গৃহস্থ সহকর্মী আমরা ব্যয়টা ধরলাম না আচ্ছা আমাদের উৎসব পার্টি অন্যান্য ব্যয় আমাদের যেটা আছে বিশ হাজার সময়তে শুধু আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের একটা ব্যয় পরিমাণ দেয়া গেছে দুই লক্ষ সতেরো হাজার ছয়শো টাকা সময়তে শুধু আমাদের এই টাকার অঙ্কটা দশের বিতে আমাদের আলটিমেটলি সংযোজিত হয়ে গেছে দুই লাখ সতেরো হাজার ছয়শো টাকা আমাদের অর্জিত তহবিল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সময়তে শুধু লক্ষ্য করুন প্রদর্শিত রিটার্ন আয় হচ্ছে আমাদের পাঁচ লাখ বারো হাজার যেটা আমরা এগারো গ অংশ দুই আমরা লক্ষ্য করেছি যে আমাদের প্রদর্শিত রিটার্ন আয় পাঁচ লাখ বারো হাজার টাকা এবং চব্বিশ এ অনুসারে আমাদের কর্মক্ত আয় দুই লক্ষ ষোলো হাজার টাকা সুতরাং আমাদের এখানে অর্জিত তহবিল আছে সাত লাখ আঠাশ হাজার টাকা অর্থাৎ ব্যক্তির বাৎসরিক মোট আয় আছে সাত লাখ আঠাশ হাজার টাকা সময়তে সুধি এখানে মূলত ব্যক্তির বাৎসরিক জীবনযাপন ব্যয় আছে দুই লক্ষ দুই লাখ সতেরো হাজার ছয়শো টাকা তাহলে সাত লক্ষ আঠাশ হাজার টাকা থেকে দুই লাখ সতেরো হাজার টাকা বাদ দিলে অবশিষ্ট অংশটা তার এই বছরে সম্পদের পরিবৃদ্ধি হবে সম্পদের সুদী অর্থাৎ মোট অর্জিত তহবিল আছে সাত লক্ষ আঠাশ হাজার টাকা এর মধ্যে আয় বসে তহবিলের পাওয়ার আমাদের দুই লক্ষ সতেরো হাজার টাকা অর্থাৎ এই সাত লক্ষ আঠাশ হাজার টাকা থেকে দুই লাখ সতেরো হাজার টাকা বাদ দিলে অবশিষ্ট অংশ বছর তার সম্পদের মোট পরিবৃদ্ধি হবে তো আমরা সম্পদের পরিবৃদ্ধি দেখানোর জন্য আমরা যদি করদাতা পূর্বেও কর দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার সতেরো নম্বর কলামে বিগত বছরের বিগত আয় বছরের শেষ তারিখের নিঃসম্পদ অর্থাৎ বিগত আয় বছরের শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন দুই আমাদের এই তারিখের নিঃসম্পদটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে তো আমরা দেখি যে আপাতত তার সাত লক্ষ আঠাশ হাজার টাকা এটা কনভার্ট করার জন্য আমাদের তহবিলে ঘাটতি আছে পাঁচ লাখ দশ হাজার চারশো টাকা পাঁচ লাখ দশ হাজার চারশো টাকা আমরা এই টাকাটা এখানে সংযোজন করার চেষ্টা করব তো শুধু আমরা ধরে নিলাম তার স্বর্ণালঙ্কার বা অন্যান্য ইয়ে সহ সম্পদের পরিমাণ সে এক লক্ষ টাকা আসবাবপত্র সরঞ্জামাতি এটার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা অন্যান্য সম্পদের পরিমাণটা ধরে নিলাম আমরা সে নব্বই হাজার টাকা আচ্ছা সময় তো শুধু আপনারা লক্ষ্য করুন যে আপনার নিচে আমাদের তবলের ঘাটতি রয়ে গেছে দু লাখ চার হাজার টাকা অর্থাৎ ওর যে তহবিল সাত লাখ আঠাশ হাজার টাকা আমরা এখানে মোট আয় দেখেছি পাঁচ লাখ সাতাশ হাজার ছয়শো টাকা তো ফ্লসুতে দুই লাখ চার হাজার টাকা তাকে আরও এখন অতিরিক্ত সংযোজন করতে হবে আমরা ধনীশ্রী যে তার আমাদের অন্যান্য সম্পদের মধ্যে আমাদের ব্যাংক কার্ড বা অন্যান্য ইলেকট্রিক মাধ্যমে তা সংরক্ষিত আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এখনও তার আয় হচ্ছে আমাদের সাত লাখ আঠাশ হাজার এখানে আমরা আয় বছর তবলে পরিব দেখাচ্ছি ছয় লাখ সাতষট্টি হাজার সাতাত্তর হাজার ছয়শো টাকা অর্থাৎ এখনও পঞ্চাশ হাজার চারশো টাকা তার কমতি রয়ে গেছে সময়তে সুদি আমরা যদি এখানে তার শেয়ার ডিভেন্সার অন্যান্য ফিক্সড ডিপোজিট আমরা যদি দেখাই সে পঞ্চাশ হাজার চারশো দেখুন তার ঘাটতির পরিমাণটা শূন্য চলে আসছে এভাবে মূলত আপনি অর্জিত তো হবেন যেটা অর্থাৎ আপনার অর্থ বছরের যে পরিমাণ আয় হয়েছে এই আয়ের সাপেক্ষে আয় বছরের তহবিলের মোট বই পাওয়া যেটা এই দুইয়ের সমতা আনার মাধ্যমে যখন শূন্য হবে তখনই ধরে নেবেন যে আপনার স্থিতি সঠিক হয়েছে তো তো শুধু আমরা যদি করদাতা পূর্বে বিগত বছরগুলোতে কর দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার একটা নিট সম্পদ থাকবে এই নিট সম্পদের পরিমাণটাকে যদি আমরা এখানে আসছে পনেরো লক্ষ টাকা ধরে নিই বিগত আয় বছর থেকে সম্পদের পরিমাণটা আছে দশ লক্ষ টাকা সময়তে সুদি বিগত আয় বছরের শেষ তারিখের নিঃসম্পদ আমরা এখানে দেখালাম দশ লক্ষ টাকা আপনারা লক্ষ্য করুন যে আমাদের তহবিলের ঘাটতি আছে দশ লক্ষ টাকা আবার এখানে দুইটি অংশে যেটা মূলত আমাদের আছে আয় বছরের তহবিলের মোট বইপ্রব আমাদের আছে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা তো আমাদের এই যে নিট সম্পদের যে পরিবর্তন দশ লক্ষ টাকা আমাদের যেটা আছে এই টাকাটাকে অর্থাৎ চার লাখ উনব্বই হাজার ছয়শো টাকা যেটা আমাদের কম দেখানো আছে এই টাকাটা আমাদের পূর্বের অংশে যোগ করতে হবে আমরা এখন এই দশ লক্ষ টাকা আমাদের যে ঘাটতি আছে তবলে ঘাটতি আছে দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকা আমরা এক থেকে তেরো নম্বর কলাম আমরা আপনারা লক্ষ্য করুন যে তবলে ঘাটতি আমাদের এখানে দশ লক্ষ টাকা এটার আগে আমাদের এই দু লক্ষ বাহাত্তর হাজার টাকা অর্থাৎ আয় বছর তবলে যে মোট বহিভ হিসেবে কম আছে আমাদের এই টাকাটা এখন উল্লেখ নাই অর্থাৎ এটা প্যান্থেসিসের মধ্যে আছে অর্থাৎ এই এরকম ব্র্যাকেটটা আমাদের দেখবে যে বাইশ নম্বর সারিতে যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আমাদের এই পাঁচ নম্বর সারি থেকে তেরো নম্বর সারি পর্যন্ত এর মধ্যে মধ্য থেকে টাকার অঙ্কর পরিমাণ কমাতে হবে আর যদি আমাদের এখানে ব্র্যাকেট না থাকে তাহলে সেক্ষেত্রে টাকার অঙ্কটা যোগ করতে হবে এখানে টাকা এখানে যদি ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে যদি ব্র্যাকেট না থাকে তাহলে উপর অংশে যোগ করতে হবে আর ব্র্যাকেট থাকলে পাঁচ থেকে তেরো নম্বর সারি পর্যন্ত এর মধ্যে টাকার অঙ্কটা কমাতে ব্র্যাকেট থাকলে কমাতে হবে আর ব্র্যাকেট না থাকলে বাড়াতে হবে তো যেহেতু আমাদের ব্র্যাকেট নাই ফলে আমরা উপরে অংশে এটা বাড়ানোর চেষ্টা করি আমরা এখানে শেয়ারে আমরা সে ধরে নিলাম যে আমাদের চার লক্ষ টাকা বিনিয়োগ আছে আমাদের স্থায়ী আমানত আপদ ডিপোজিট পেনশন স্কিম সে এখানে আমাদের তিন লক্ষ টাকা আছে যেহেতু প্রতি মাসে আমরা দু হাজার টাকা করে জমা করে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে তিন লক্ষ টাকা সরকার জমা হতে পারে তাহলে তিন লক্ষ টাকা আমরা সমাজের সুদে আমরা নিজ থেকে লক্ষ্য করি তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি কত যে আমাদের এখানে তবলে ঘাটতি আছে তিন লক্ষ টাকা এবং এখানে আপনার লক্ষ্য করুন যে এখানে আমাদের অর্জিত তহবিল সাত লক্ষ আঠাশ হাজার কিন্তু এখানে আমাদের দেখানো হয়েছে চার লক্ষ আঠাশ হাজার পর্যন্ত চার লক্ষ আঠাশ হাজার অর্থাৎ আমাদের আরও পরিমাণটা বাড়াতে হবে অর্থাৎ আমাদের নিট সম্পদে যে পরিবর্তন যেটা আপনাকে বলছি যে মোট আপনার সাত লক্ষ আঠাশ হাজার টাকা আপনাকে পরিশোধ করছেন কত ইয়ে জীবনযাপন সংস্থা ব্যয় আছে আপনার দুই লক্ষ সত্তর হাজার টাকা ফলে আপনার পাঁচ লক্ষ সামথিং যে টাকাটা এই টাকাটা আপনাকে এখানে আরও বাড়তি সংযোজন করতে হবে দ্যাট মিন্স তিন লক্ষ টাকা পর্যন্ত আপনাকে একে আরও অতীতে সংযোজন করতে হবে সময় তো শুধু আমরা যদি অন্যান্য আর্থিক সম্পদ বা অকৃষ্টি সম্পত্তির ক্ষেত্রে আমরা যদি তিন লক্ষ টাকা দেখিয়ে দিই অথবা কাউকে আপনি ঋণ প্রদান করেছেন সেক্ষেত্রে যদি আমরা এখানে তিন লক্ষ টাকা দেখিয়ে দিই তাহলে আপনি লক্ষ্য করুন যে এখানে আপনার তহবিলে ঘাটতির পরিমাণটা শূন্য পরিণত হয়েছে তো এভাবে মূলত আপনি এই বাইশ নম্বর সাই সাপেক্ষে আপনি বুঝতে পারবেন যে আপনার তহবিলে ঘাটতি হচ্ছে কি হচ্ছে না এবং আরও লক্ষ্য করবেন যে আপনার এখানে অর্জিত তহবিল কত সাত লক্ষ আঠাশ হাজার টাকা আর আপনার মোট আয়ও আয় বসে তৈলে মোটামুটি সাত লক্ষ আট হাজার টাকা হলো কিনা অর্থাৎ এই ক্ষেত্রে আপনার যে নিট সম্পদের যে পরিবর্তন আমরা আবার দেখুন এই দুই লক্ষ সত্তর হাজার ছয়শো প্লাস পাঁচ লাখ দশ হাজার চারশো এর যোগফল আমাদের সাত লাখ আট হাজার চারশো অর্থাৎ নিট সম্পদের পরিবর্তন এটা যেটা এটা আমাদের এখানে আসলেই পরিণত হলে অর্থাৎ আপনি অনুভব নিতে পারেন যেটা যে সাত লক্ষ আঠাশ হাজার থেকে আপনি পারিবারিক জীবনযাপন সৃষ্টি ব্যয় বাদ দেওয়ার ফলে অবশ্যই যে টাকাটা আছে এই টাকাটা এইখানে আপনার বিয়োগফল হিসাবে আসলেই আপনার শূন্য হবে অথবা অন্যভাবে বিগত অবস্থায় বিগত আয় বছরের শেষ থেকে নিঃসম্পদ দশ লক্ষ টাকা এর সঙ্গে মূলত আপনার পাঁচ লাখ দশ হাজার যোগ আপনার পনেরো হাজার পনেরো লাখ দশ হাজার চারশো টাকা উন্নীত হলে আপনার তবলে কোনো ঘাটতি থাকবে না সময় তো সুধি আমরা এখন দেখব যে কিভাবে মূলত আপনাকে পেস্ট সেটআপটা একটু লক্ষ্য লক্ষ্য করতে হয় এবং আপনি প্রিন্ট দিবেন কারণ আমরা জানি যে এক্সেল বা ওয়ার্ড ফরম্যাটের কোনো কিছু এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপ বা এক ডেস্কটপ থেকে অন্য ডেস্কটপ বা অথবা অন্য কোনো মাধ্যম ইমেল বা অন্য কোনো মাধ্যমে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে মূলত আপনার পেজ সেটআপটা থাকে না তো আমরা Uh, page layout অংশে ক্লিক করে আমরা এখানে পেজ সাইজে ক্লিক করব এবং সেক্ষেত্রে পেজ সাইজ আমরা এ ফোন নির্ধারণ করে দেওয়ার সাপেক্ষে আমরা দেখতে পাবো যে ডান দিকে আমাদের ব্রেক লাইন চলে আসছে এবং নিচের দিকেও আমাদের ব্রেক লাইন চলে আসছে প্রতিটি পেজের ক্ষেত্রে এবার পেজ সেট আপ দেওয়ার পর মূলত আপনি আপনার যদি উইন্ডোজ টেন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ফাইল অপশন চলে যাবেন অথবা আচ্ছা মাইক্রোসফট অফিস দু হাজার থেকে মূলত আপনার এখানে ফাইল বাটনটা পাবেন সেক্ষেত্রে আপনি ফাইল বাটনে ক্লিক করলে আপনি এখানে প্রিন্ট যে অপশনটা আছে অন্য অপশন অন্য ভাষণগুলোতে আপনার প্রিন্ট প্রিভিউ আপনি পাবেন এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার ক্লিককৃত অর্থাৎ আপনার যে পেজটা আপনি নির্বাচন করছেন নির্বাচন পেজটি প্রিন্ট প্রিভিউ ফর্মে আপনি দেখতে পাবেন এবং এখান থেকে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার পেজ সেটআপটা ঠিক আছে কিনা সমিতি সুজি আপনার লক্ষ্য করুন যে এখানে আমাদের এক থেকে ছয় পর্যন্ত ছয়টা পেজ দেখাচ্ছে এটা আমরা প্রথম পেজে আছি যে আপনারা এই রাইট অ্যারো বাটন যদি আপনারা ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনার পর্যায়ক্রমে পেজ চেঞ্জ হবে এবং আপনারা দেখতে পারবেন যে আপনার পেজ সেটা ঠিক আছে কিনা সময়তে শুধু আপনারা লক্ষ্য করুন যে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশে আমাদের তফসিল পঁচিশের কলা সারি আমাদের চলে আসছে ফলে এই অংশটুকু তফসিল পঁচিশ যেটা আছে এটা আমাদের প্রতি পেজে নিয়ে যেতে হবে ফলে এক্ষেত্রে আমাদের এখানে কয়েকটি রো ইনসার্ট বা বাড়াতে হবে আমরা দেখি যে এখানে হ্যাঁ আমাদের সমাজের সুদী আমাদের এই এই পেজটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি এবং এখানে মূলত আমরা পঁচিশ নাম্বার তফসিল পঁচিশ যেটা আছে এখানে আমাদের কিছু বাড়তি রো ইনসার্ট করতে হবে আমরা পেজ সাইজটাকে আবার একটু ক্লিক করে দেখে নিই যে আমাদের এখানে এই তিনটা লাইন উপরে অংশে চলে গেছে ফলে আমাদের এখানে আমরা রো ইনসার্ট করে নিচ্ছি দেখুন আমাদের নিচে চলে আসছে আমরা এখান থেকে দুইটা বা তিনটা রো একবার স্টেট করে আমরা একবার ইনসার্ট দিলে আমাদের সেক্ষেত্রে হয়ে গেল হয়ে যাবে সমাজের শুধু দেখুন যে আমাদের এই ডট ডট বা ব্রেক লাইনের নিচে অংশে আমাদের তফসিল পঁচিশ চলে আসছে এভাবে আপনারা পেজ সেট আপ করে পরবর্তীতে প্রিন্ট ভিউ দেখে আপনারা আইকো রিটার্ন পূর্ণকৃত ফর্মটি প্রিন্ট নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ